আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ রোহিঙ্গা স্কলার গ্রুপ ওর মুরব্বী ইকরাম আলম উলামা অ্যাক্টিভিস্ট বাইন আল বালা সুবিল্লাহ সাগরের বগুনার সালাম দেব আসুরা জিবা আছে বর্মার মিলিটারি হকুমতর আছে জিন জিম্মাদার খোলাফি তারে আইসিসি আইসিসি কুড়ম মাঝে মদ্দিমা বাঁধিয়ারে তারারে আছে অ্যাকশন লেভেল লাগুলি আছে কুলাতমাগাৰ যিবা আকুৱাৰে চুনজেন চাইছে গৰিবাল্লা যিবা নেকি কমিটি গুৱাৰে গলি আছে কিবা তরবত আছে তারারে তারারে আছে হোয়াতি মিলুরিয়ারে তারারে আইসিসি পুরো মাঝে লই যায় বললা ইংলাকা আছে মশারা চলের ইনিল্লা হঠাৎ তারালে আরো মামরাই চলের হদ্দিরিয়া তো ইয়া আঞ্জা আছে কুলাতামাগাতু জিভা সুনজেন চাইছে গরিবলা জিবা নেকি কমিটি গলিয়ে তপ্তিশ তারপর জিম্মাদার আছে যে টোমাস এন্ড্রস ইতির আছে হইয়াম হদ্দিরিয়া তো ইয়া বাদে আছে জিবা এনে যে হকুমত আছে তো ইতার আছে জিন বার্মার আছে জিন এখন হকুমতর মানুষ জিন আছে মানে মিলিটারি মিয়লাইন তারা ইন্দুলা আরো জিম্মাদার কলা আছে নহডর ইতারা জিন আছে তারারে আছে আইসিসি কুড়ম মাঝে মদিমা গরিয়ার তারারে সাজা দিবেলা বলি তারারে হেডে লজেবেলা বলি yan zase yan masara soler yan সম্বন্ধে তারা হাতার তারা হইয়া এর হদ্দিরিয়া তো ইয়া বাদে আছে আরো ইন্দিলা এনজি হকুমতে ইন্দিলা বর্মার মাঝে ইন্দিলা শান্তি আনি বললা তারা যত মাঝে পার্টি বন্ধে সিআরপিএস এনজি হকুমত তো এই বাজে আছে কায়েম বললা বলি ইয়ে আছে বেশা বেশি কুশি চলের তো ই তারা জেনে বারে এনে ই তারা সাজা দিবেলা বলি আছে তারা কুশিস করের এই তারা যা সাহামাকা আইসিসি কুড়া মারে তারা লই যাইব হদ্দিরিয়া তো তারা আইসিসি কুড়া মারে লই যাইলে ইয়ানো তাদের রোহিঙ্গার মামলা লিয়ে তারা সারা ফাঁদ দিয়ে ইয়ানো দশ হাজার তো রোহিঙ্গার মশলা লিয়ে তারা ইয়ানোর মাঝে অদে রোহিঙ্গারে যেন জুলুম সাতা গুজে জুনিসার গুজে ইহিন লই সারা লইরে এখন যাচ্ছে জিবা নিউট লইরে জিবা ঘরের ইতারা রিও যাচ্ছে রেঙ্গনের মাঝে এখন বাবা মা যেগুন জুলুম সাতা ঘরের বগুণাদ আছে তারা ইন্দিল্লা জুনিসার যেমন মশলা নিল যার গই মানে তারা এ সম্বন্ধে তারা ইয়ানত কিছু তারা কোশিস গুড়ার কিছু সেবা কাছিল পাইব মদত পাইব তো ইয়ান আছে আগে আগেও হওয়া গিল রোহিঙ্গার মশলা লিয়ার আছে তারা কিছু ইয়ান মশলা তারা হাগুড়ি পারিব হইয়ার তো ইয়ার বাদিও এনজিও হকুমতের আছে এখন কিছু কিছু দেশে সাপোর্ট করিয়া ইন্দিরা হাতার তারা শোনা যায় oltunuyan hatayın koyu. Tabaki yan ইয়ান dur আছে lidası yani hükümet zivasi beye Barmar hükümetler আছে জিন গভর্নর আছে মিয়াওলান তারা ইতারে আইসিসি কুরম মাঝে তারা সাজা দিবলা তারা জুলুম সাতা গজ্জে দে মানুষ মার দে ই নরে আছে জিন নশতর মানুষ মার যে জিন বিচারে চার পাঁচ হাজার মানুষ তারা জিরো গলায় যে তিন আছেন সম্বন্ধে আছে এখন মধ্যমা গরিবালাগুলি আছে কুড়া মাঝে তারা খুব কোশিশ করে ইয়ান রোজা আছে কুলাদাম্মা গার্জিন তারা বাবা মার আছে যারা তপ্তিশ গরিবাল্লা আনিল্লা সুমজেন গরিবাল্লা যে মানুষ গল্লি হেড়ে জিম্মাতা জিবা আছে তি তারা যাচ্ছে সাত দিয়ে যাচ্ছে মানে কি খবর ইয়ান হলে জীবনকে আমেরিকার যাচ্ছে তাগতলা উকিলর ডায়রিয়া তাগত আর অড্ডাই জিবা আছে এই বাত্তর করতুন বার্মার হকুমতার মিয়ানন তারা আছে একটা কোলা শ্রেণী দিয়ে ফেলে যায় হতিরিয়া কোলা শ্রেণী শ্রেণীর ভিতরে বর্ডিলা আছে কিছু কুলিয়ার দে আর কিছু আছে বঙ্গরাতে ইনলামিকা বর্ডিলা শ্রেণী আছে তো ইয়ান শ্রেণী ইয়ানের কোলা শ্রেণী হোক তো খোলা শ্রেণী দেভাড়া ইয়াং হইয়ে দিরিয়া কোলা শ্রেণী খেলা দেভাড়া ইয়াং হইলে বর্মার যে যিবা মিলিটারি হকুমত আছে যিবাই নাকি মিলিটারি আনা কুকুর যে দেশ দেশ কুকুর বেলাইয়ে ইতা রাজ আছে যিবা নাকি অনসেন্সরশিয়া আছে তার মাদ্রা অকল জিনারে দৌড়ে রাখকে তো হিতা রাজ আছে হিতা রাজ আছে তারার সম্বন্ধে কিছু হতা লিখকে আমেরিকার আছে উকিলত দায় যিবা নাকি এ বি এ বলে হয় বারে তারা এ বি এ যিবা হয় এই এবার তরবত আছে তারা শ্রেণীগান লিখে ইয়ান হাতা হইয়ান হয় তো ইন্ডিয়া আছে জিন মিলিটারি হকুমত যিনি নাকি বার্মার আনাথিঙ্গ যেই তার রাজ আছে যিনি নাকি মিয়ালাইন তারা আছে তার রাজ আছে জিয়ান দুশ্মনী করি আরো হিন্দিলাদ আছে তারা বেশা বেশি মানুষ সকলের জুলুম সাথা করে তো ইয়া বাদে আছে জিয়ান military hukumatar আছে ziyan ke kan sheri dibaraye e biye akwe ziban ki ase আছে e আমেরিকার সেন এমিয়া উকিল অকলর ডাই তো হিবা আত্মার পত্তুজ আছে দিপা ওকাটা আছে হিবা ইয়েজ আছে মাস্টার ফেডারেশা লিরিপো তো ইতে আছে নিজে মাঝে সাইন দিয়ার আছে সেরিয়ান ডেভেড়াইয়াম হতে তো সেই রেজাসে আরো তারা লেখে দে শ্রেণীর ভিতরে ফেব্রুয়ারির তারিখ লতি দিন বার্মার মাঝে আনাতিঙ্গ যে দেশ কোক গড়ি বেলাইয়ে এটা অংশন সুশি আর আদি আছে ও উইমিং বা দিতে ইতিহাস আরো মানুষ সকল জিন মাদার সকল আরো দরি রাখিয়ে ইতার আরেজ আছে ইন্দিলা কানুন সারা ইন্দিলা আছে হনকাদা তারারে এই কায়দা কানুন ছাড়া তারা নিলা দেশের হালা বাচ্চা দেশের মজাসিনীরা জুলুম চেতা সম্বন্ধে ইনরে আছে ত্যাগারে বললা এ সম্বন্ধে কিছু হাতার তারা সিঁড়িয়ার মধ্যে লিখে হয় তো সিঁড়িয়ার মধ্যে লিখিতে আরো জিন জুলুম চেতা চলে জিন আছে এখন এরিয়ার হকুমতে জিন তারা যেদিন আমরা ঘরের মিলিটারি হকুমতে মিলিটারি কানুন কোকগুরি বাদে জিন মানুষ মারের জিন নাকি তারা জরিয়া দেশের মাঝে লুসানো হলি তারা জরিয়া যাচ্ছে হিন এ জিন ডাকবেন কল গলায় যে হি তার আরে যাচ্ছে নিলা এরি দিবার হি তার জুলুম সেতা নগরিবার ইনলা ফাপিলি করে জুলুম সেতা নগরিবার ইনিলা হদুন আছে বদিলা মশলা কল আছে হিন বকুনরে আছে তারা ইন ঠিক করে বেলা বলি আমেরিকার আছে জিবা উকিল ডাই আছে ইবে আছে এ বিয়ে জিবা হয় বেয়ে তারা কাছে নিলা শ্রেণীর মাঝে লেখিয়ান হদ্দিরিয়া তো বাকির আছে ইয়ান উল্লি আছে আমেরিকার উগ্র আছে বেশি তাগত ওয়ার আছে উকিলত ড্রাই আছে ইবাত্তর সত্তর বার্মার মাঝে বার্মা মেয়ে অনলাইন তারা আছে একটা সিঁড়ি খসা দিয়ে সিঁড়ির মাঝে বার্মার হালাবার সারে ঠিক করে গেলার দে তারা কাছে এখন জুলুম সাকাওয়ার দে হিনরার দে জিন ডাইরিওর অক্কল অংশন সুসি সহ জিন গলায় যে ইতার ইতারা আছে ঠিক করে ইতার ইতারা এর দি ইতার ইতারা আছে বকুন শান্তি করে দি বেলা মালয়েশিয়া জিয়ারার মাঝে কিছু ফটো লই আর বাইন ইন্তু আইনা ভাদে বলে হর এত দিন বাদে তুই ভাই আং হইতো স্যার বাকি আন তো মরিবি মাহমুদ সাহেব তাই বিশেষ সুন্দর খাতা হয়েছে পুরা কমকা মেসেজ পাফান পুরা কমর জিম্মাদার কলকাতা মেসেজ ফাফান করিয়া খাতার তারা হইতে দেওয়া দা বিশ করিয়া মোটামুটি একানবার বেশি সুন্দর লাগে দিয়ে কথা হতে মনে হতো ওনারে ইনার মিলিটারি রোহিঙ্গার মিলিটারি দল ওইয়া রোহিঙ্গার রোহিঙ্গার যে আছে মিলিটারি ডাইরেক্ট যে আছে রোহিঙ্গা মিলিটারি বানাই মানে এক ডিল্লা হর এক ডিল্লা চুলহারা রোহিঙ্গা মিলিটারি বানাই ইমান সেম দি লইব তো বাকি বেশি সুন্দর লাগে মাসাল্লাহ আর হুয়ানিনের সকল সন হন্ডিল্লা তো ইতারা তো জিওলের পুতরা আছে দিয়ে আর আর এভাল্লা মতো হয়তো মনে হয় সকল সুরতে চালিয়ে দেখবে মাসা আল্লাহ বেশ সুন্দর সুন্দর পয়েন্ট বলেরোতে বকুন্দ আছে মুজাহেদ বকুন্দ আছে মিলিটারি রোহিঙ্গা মিলিটারি অকলে ইয়া বাহিনী লইয়া পয়সা টুসা মিলিয়ে আর বাকি বেশি আদর লাগে মাসা আল্লাহ বাকি এখন লকডাউনের জবনের মাঝে এখন যদি মানুষ ইনরে মালয়েশিয়া জিরোতো যদি খনিকে গোতালি লাগলে তো মানুষ ইনরে যখন মত দেব আপেস বাংলাদেশের মাঝে দেড় দইলে বা দেশি তারা যদি আমদ নহলে ওটা বর্মার কাছে দইলে ইন আর নহলে আছে ওটা বাংলাদেশে টানিয়ে যদি বাসন সরে দেড় দইলে ইহার কথা বেশি তকলিফ হইবে তো ইন যা আছে বেইন foto totu shayad nagori aro yan আছে jiolor ফটো খনিকে নাজানা ভাঙ্গিরাই নিয়ম হলে ইয়ান খতরাত তো খালি নেই তো ইন যদি আগে বেলা শেয়ার হলে মালয়েশিয়া জিওরম মাঝে আছে মানুষ কুদুম রঙে মানুষ কুদুম বঙ্গলে ক্যাং হলে অনারা হতা জিন ও তো হয়ে রা ইন তো আনে ভাটি ইন আছে জিওল উতরে এতদিন বাদে দু বছর বাদে তো এভারেন হদ দলে ইয়ানকাদা হেড়ি আরকাদা হইতে পারে বাকি আছে যে যেতারা শেয়ার করে দীক্ষা তাই আছে বালায়র বা আছে আর যদি বালা বালা করি ফোনের যদি মালয়েশিয়ার মাঝে নিয়ে আলাই না ভারত দৌলে হেড়ি আল্লাহ ইন যদি বাংলাদেশের বার্মা ডেভেলপার দৌলে হদ দৌলে আল্লাহ বেশি দুঃখ দুঃখ বিয়ে একটা মসিয়ত অবিয়া বাকি যাচ্ছে আল্লাহ বাসক ইয়া নতুন তো এখন যাচ্ছে লকডাউনের জমানা যত আর যাচ্ছে জিন মালয়েশিয়া গিন হি তারা রিউ যাচ্ছে ওয়াফেস দিয়ে দিয়ে জমানা যত তো ইতারা যত মাঝে উড়ি গিয়ে গই দেশের ভিতরে আসি হিসাবে ইতারালে দুরৌষিদা হন নন হন হলো বাকি আমরা তো হতার হয়ে বিশ্ব করিয়া তো লেকিন আলাকুল্লি হাল আল্লাহ তালা হেফাজত করুক কিন্তু রোহিঙ্গার টুরে আছে খন্ডিল্লা রোহিঙ্গার তো খন্ডিল্লা মুজাহিদের কল খন্ডিল্লা মিলিটারি কল আছে দিন আছে বেশি দেখি আর আজ জোলা গিয়ে মারবাই এনেক দিয়ে হতাশ হয়তো মনে হইয়ে হ্যাঁ। শুক্রিয়া জাজাকাল্লাহ খাই